পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে সবই চলছিল ঠিকঠাক তবে নেতাদের ভিড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে মঞ্চ পরে ক্ষুব্ধ ওবায়দুল কাদের বলেন দলে কর্মীর চেয়ে নেতার সংখ্যাই বেশি এই ঘটনায় কয়েকজন আহত হলেও বড় ধরনের অঘটনের হাত থেকে বেঁচে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমরা বলি বেশি খেলা খেলার জিকির করেন না এত খেলা খেলা অহংকার করেন না আসল খেলা হবে হাসরের ময়দানে আপনারা একটু খবর শোনার জন্য টেলিভিশন খুলবেন খবরের চ্যানেলে দেবেন দেওয়ার সাথে সাথে দেখবেন বলা শুরু হয়ে গেছে খেলা হবে মোকাবেলা হবে খেলতে এসেছিলেন অমরুদ খেলতে পারে নাই মশার কামড় খাইয়ে বিদায় নিয়ে চলে গেছে খেলতে এসেছিল ফিরাউন খেলতে পারে নাই পানিতে চুবনি খেয়ে বিদায় নিয়ে চলে গেছে তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা বারো তালাতে উঠাতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে সুতরাং ক্ষমতা পাওয়ার পরে বলেন একুশ সাল থাকবো একচল্লিশ সাল থাকবো মরার আগ পর্যন্ত থাকবো এমন কুকুরি কথা বলবেন না আল্লাহ যদি চাই আপনাদেরকে ন্যাংটা করে নামাবে দুই সেকেন্ডের সময় লাগবে না মানে আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল যে তিনি নিজেকে নিজে বলছেন তিনি নিজের দলকে নিজে সান্ত্বনা দিচ্ছেন যে যথেষ্ট উন্নয়ন হয়েছে সুতরাং মানুষ আমাদের সঙ্গেই আছে যেই প্রচারণাটা তারা সব সময় চালায় মানুষ তাদের সঙ্গে আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা ঠিক এই মুহূর্তে ভিডিওটা আপনারা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আপনারা হয়তোবা ইতিমধ্যে সবাই জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল আপনারা জানেন বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের উনি ছাত্রলীগের যে সমাবেশে যায় সেখানে উনি বক্তব্য দেওয়ার সময় পুরো মঞ্চ ভেঙে পড়ে আর মঞ্চটি ভেঙে পড়ার কারণই হচ্ছে অতিরিক্ত নেতারা সেই মঞ্চে উঠে যায় লোড নিতে না পেরে মঞ্চটি ভেঙে পড়ে তো এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং এই ভিডিওকে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি থেকে শুরু করে গণ অধিকার পরিষদের নেতারা সবাই এই ভিডিওটি নিয়ে এবং এই ওবায়দুল কাদের এই মঞ্চে পড়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছে তো দর্শক আপনাদের সবার পরিচিত রুমিন ফারানা ম্যাডাম এই প্রসঙ্গে কথা বলেছেন এছাড়া দেশের বেশ কয়েকজন আলেম সমাজের আলেম বক্তা আর কি তারা ওয়াজ মাহফিলে ওবায়দুল কাদেরের এই যে খেলা হবে প্রসঙ্গটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি আপনারা একটু খবর শোনার জন্য টেলিভিশন খুলবেন খবরের চ্যানেলে দেবেন দেওয়ার সাথে সাথে দেখবেন বলা শুরু হয়ে গেছে খেলা হবে বোঝা যায় বোঝা যায় আমরা বলি বেশি খেলা খেলার জিকির করেন না এত খেলা খেলা অহংকার করেন না আসল খেলা হবে হাসরের ময়দানে যারা জিতবে জান্নাতে যাবে তারা হারবে তারা জান নামে যাবে কথা বলেন না কেন তাও তো খেলার ভয় দেখেন না খেলতে এসেছিল নমরুদ খেলতে পারে নাই মশার কামড় খাইয়ে বিদায় নিয়ে চলে গেছে খেলতে এসেছিল ফিরাবন খেলতে পারে নাই পানিতে চুবনি খাইয়ে বিদায় নিয়ে চলে গেছে আপনারাও যদি আলেমদের সঙ্গে খেলতে চান আলেমদের সঙ্গে আল্লাহ আছে আপনাদেরকে পরাজিত হতে হবে সুতরাং আমরা খেলতে চাই না আর যদি বলেন না খেলতেই হবে তাহলে আমরা বলবো সত্যি যদি খেলতে চান খেলার আগে মাঠ ঠিক করতে হবে খেলার আগে রিফেরি ঠিক করতে হবে খেলার আগে সময় ঠিক করতে হবে খেলার সময় হলো সকাল আটটা থেকে বিকেল চারটা অত সরে আগের দিন রাতের বেলা ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে এসান নামাজ পথ থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ইচ্ছা মতো খেলতিছে বোঝা যায় আমরা সকালে যাই দেখি খেলাই শেষ এ কথা কর না কে আমরা প্রয়োজনে খেলে ব্রাজিলের মতো হারতে চাই আমরা প্রয়োজনে খেলে আর্জেন্টিনার মতো জিততে চাই আমরাও বলতে চাই সত্যি যদি আমাদের সঙ্গে খেলতে চাও আমাদের খেলোয়াড় আল্লামা সাইজি জেলে বন্দি ছেড়ে দাও মুফতি আমির হামজাকে ছেড়ে দাও কাজী ইব্রাহিমকে ছেড়ে দাও লাখ নয় আল্লামা সাইদিকে মুক্ত করে দাও এক কোটি মানুষ ঢাকায় জড়ো হবে আমাদেরকে বিরিয়ানির প্যাকেট দিতে হবে না আমাদেরকে গাড়ি ভাড়া দিতে হবে না আলেমদের ভালোবাসায় জনগণ ঢাকায় চলে যাবে কারা কারা যে আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখা কি আমার কথার সঙ্গে কি একমত কথা বলেন একমত কেরে খেলবের যদি চাও তে ভয়ে পিলিয়ার বন্ধ করছো কে আমাদের ভালো ভালো পিলিয়ার বন্ধ করে দিয়ে খেলা এটা দুর্বল আর চোরের দল ছাড়া কিছু নয় কথা কর না কে পিলিয়ার হওয়া লাগবে সমান সমান তাহলে খেলাও হবে সমান সমান যেরকম আর্জেন্টিনার ফ্রান্সের খেলা হয়েছে যখন মেসি গোল দেয় আর্জেন্টিনার ভক্তরা লাফিয়ে ওঠে কাপ পাচ্ছি যখনই শোধ হয় বিরলের মতো চু কোনো কথা নাই কথা কর না চার বছর পূর্তি উপলক্ষে আজকে প্রধানমন্ত্রী মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার ভাষণের একটা বিরাট অংশ জুড়ে ছিল আওয়ামী লীগ বিগত কয়েক বছরে দেশের কি উন্নয়ন করেছে এবং সেই সঙ্গে তিনি সতেরো বছর আগে ক্ষমতা থেকে চলে যাওয়া বিএনপি সরকারের সময়ে জিডিপির আকার কি ছিল বাজেটের আকার কি ছিল জিডিপির প্রবৃদ্ধি কেমন ছিল দারিদ্র হ্রাসের হার কি ছিল ইত্যাদি ইত্যাদি বেশ অনেকগুলো ডেটা উনি নিয়ে এসছেন এবং সেই ডেটা সাথে সতেরো বছর পরে আজকের ডেটা তুলনা করে উনি দেখাচ্ছেন যে উন্নয়নটা আসলে কত দূর হয়েছে এবং মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবার ফলে মানুষের কি পরিমাণ লাভ হয়েছে মানুষের ঘরে কি পরিমাণ সুফল গেছে এই কথাগুলোই মূলত তিনি তার বক্তব্যে নিয়ে এসছেন আমি খুব বেশি ডেটায় যাব না আমি দু তিনটা ডেটা দিয়েই খুব মানে একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সরকারে যেই থাকুক না কেন সময়ের সাথে অগ্রগতি হওয়া সময়ের সাথে উন্নতি হওয়া সেটাই স্বাভাবিক কিন্তু তার মধ্যেও কিন্তু তুলনা চলে সেই তুলনা পাঁচ বছর পর পর করাটা যতটা সহজ আপনি যদি সতেরো বছর আগের ডেটার সঙ্গে সতেরো বছর পরের ডেটার তুলনা করেন তাহলে কিন্তু আপনার কাছে প্রকৃত চিত্রটা কখনোই পরিষ্কার হবে না যদি দু হাজার চোদ্দ এবং আঠেরোতে ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হতো এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা পালাবদল ঘটত তাহলে আপনি তুলনা করে দেখাতে পারতেন যে দু সালে কি অবস্থায় ছিল বা জিডিপির প্রবৃদ্ধি বলেন বা বাজেটের আকার বলেন আর দু সালে এসে সেটা কোথায় দাঁড়িয়েছে কিন্তু যেহেতু আসলে সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার দু বছর তত্ত্বাবধায়ক সরকার তারপরে পনেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে সুতরাং এই তুলনাটা কিন্তু করতে হচ্ছে সতেরো বছর আগের বিএনপির সাথে আমি অল্প কিছু ডেটা আপনাদের জন্য নিয়ে এসছি আমি যদি দেখি উনিশশো সালে বিএনপি সরকার যেই জিডিপির আকার রেখে গিয়েছিল সেটা ছিল সাতচল্লিশ বিলিয়ন ডলার উনিশশো সালে বিএনপি সরকার মানে ছিয়ানব্বইতে যখন তারা ক্ষমতা থেকে যায় তখন জিডিপির আকার ছিল সাতচল্লিশ বিলিয়ন ডলার আর ছিয়ানব্বই সালে যে আওয়ামী লীগ সরকার আসে তারা যখন দু সালে ক্ষমতা থেকে যায় সেই সময় তারা জিডিপি রেখে গিয়েছিল বান্ন বিলিয়ন ডলার অর্থাৎ জিডিপির কিন্তু প্রবৃদ্ধি হয়েছিল মানে জিডিপি বেড়েছিল ছয় বিলিয়ন ডলার সাতচল্লিশ বিলিয়ন ডলার একানব্বই থেকে ছিয়ানব্বই জিডিপির আকার করেছিল বিএনপি তারপরে বান্ন বিলিয়ন ডলার আওয়ামী লীগ করলো যখন ছিয়ানব্বই থেকে দু এক পর্যন্ত তারা ক্ষমতায় ছিল তার মানে ছয় বিলিয়ন ডলার বা পাঁচ বিলিয়ন ডলার তারা বাড়িয়েছিল জিডিপির আকার দু সালে যখন বিএনপি সরকার আবার ক্ষমতায় আসে তারা যখন দু সালে ক্ষমতা থেকে যায় তখন জিডিপির আকার ছিল বাহাত্তর বিলিয়ন ডলার কোথায় বান্ন বিলিয়ন ডলার আওয়ামী লীগ রেখেছিল দু হাজার একে আর কোথায় দু হাজার ছয়ে সেটা গিয়ে বাহাত্তর বিলিয়ন ডলারে দাঁড়ায় অর্থাৎ বিশ বিলিয়ন ডলার জিডিপির আকার বিএনপি বাড়ায় তাহলে আপনারা দেখেন পাঁচ বছরের ব্যবধানে যেখানে আওয়ামী লীগ জিডিপির আকার বাড়িয়েছিল মাত্র পাঁচ বিলিয়ন ডলার সেটাই পাঁচ বছর পরে যখন আবার বিএনপি ক্ষমতায় আসে বিএনপি যখন আবার সেটাকে পাঁচ বছরে বাড়ায় বিশ বিলিয়ন ডলার এখানে আওয়ামী লীগের সাথে বিএনপির ডিফারেন্স জিডিপির প্রবৃদ্ধি বিএনপি সরকার দু সালে যেই প্রবৃদ্ধি রেখে গিয়েছিল সেটা ছিল ছয় দশমিক সাত শতাংশ আর আওয়ামী লীগের ছিয়ানব্বই এর সরকার রেখে গিয়েছিল পাঁচ দশমিক এক শতাংশ তাহলে ডিফারেন্সটা কত ডিফারেন্সটা এক দশমিক ছয় শতাংশ বেশি বিএনপি সরকারের সময় জিডিপির প্রবৃদ্ধি হয়েছিল বাজেটের আকার যদি আমরা তুলনা করি আমরা দেখব একানব্বই সালে বিএনপি সরকারের শেষ বাজেট ছিল তেইশ হাজার একশো সত্তর কোটি টাকা ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ছয় কোটি টাকা অর্থাৎ প্রায় বিশ কোটি টাকা তারা বাড়িয়েছিল বাজেট আবার দু সালে বিএনপি সরকারের যে সরকারটি ছিল সেটা তারা যখন সরকারের শেষ বাজেট দেয় দু সালে সেটা ছিল উনসত্তর হাজার সাতশো চল্লিশ কোটি টাকা অর্থাৎ এখানে তারা বাড়ায় প্রায় সাতাশ হাজার কোটি টাকার মতো তো সুতরাং সরকারের মেয়াদ যখন শেষ হয় সরকার একটা সরকারের পর যখন আরেকটা সরকার আসে তখন ধারাবাহিকভাবে বাজেটের আকার বাড়বে সেটাই স্বাভাবিক ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি বাড়বে সেটাই স্বাভাবিক ধারাবাহিকভাবে জিডিপির আকার বাড়বে সেটাই স্বাভাবিক কিন্তু যেই জায়গাটি অস্বাভাবিক আমি আপনাদেরকে দেখাই দারিদ্র হ্রাসের হার আপনি দেখেন বিএনপি দু হাজার একের যে সরকার সেই সময় দারিদ্র হ্রাস পেয়েছে প্রতি বছর এক দশমিক আট শতাংশ করে অর্থাৎ দারিদ্র হ্রাসের হার ছিল এক দশমিক আট শতাংশ আর করোনার আগে আওয়ামী লীগের সময় দারিদ্র হ্রাস পেয়েছে প্রতি বছর এক দশমিক দুই শতাংশ তার মানে দারিদ্র হ্রাসের হার আওয়ামী লীগের সময় কমে আসে মানে দারিদ্র হ্রাস পেয়েছে আওয়ামী লীগের সময় কম বিএনপির সময় দারিদ্র হ্রাসের হার ছিল অনেক বেশি আপনারা যদি বাজেটের তুলনা করেন আপনারা যদি জিডিপির প্রবৃদ্ধির তুলনা করেন আপনারা যদি জিডিপির আকারের তুলনা করেন আপনারা যদি দারিদ্র হ্রাসের তুলনা করেন আপনারা দেখবেন যে বিএনপির সময় নির্বাচিত সরকার যা উন্নতি করে গেছে সেটা আওয়ামী লীগের সময়ের থেকে আওয়ামী লীগের সময়ের তুলনায় বরাবরই বেশি ছিল আজকে প্রধানমন্ত্রীর কথা শুনে আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল যে তিনি নিজেকে নিজে বলছেন তিনি নিজের দলকে নিজে সান্ত্বনা দিচ্ছেন যে যথেষ্ট উন্নয়ন হয়েছে সুতরাং মানুষ আমাদের সঙ্গেই আছে যেই প্রচারণাটা তারা সবসময় চালায় মানুষ তাদের সঙ্গে আছে ঠিক এই প্রচারণাটাই তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে আনার চেষ্টা করেছেন বারবার বলেছেন তিনি মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসছেন এই কথাটি বারবার বলা কিন্তু একটা বিষয়কে ইঙ্গিত করে যে আপনি নিজেও জানেন আপনি মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসেননি আপনি নিজেও জানেন আপনার দল যে তিন মেয়াদে ক্ষমতায় আছে তার আর চোদ্দ এবং আঠেরোর যে মেয়াদ আপনি এখন শেষ করছেন তার কোনোবারই আপনি মানুষের ভোটে নির্বাচিত হননি এবং দু সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটিও জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তেরই ফসল যেই কারণে এক এগারোর সরকারে যারা এসছিল এক এগারোর কুশীলভ যারা ছিল তাদেরকে কিন্তু আপনারা সকাল বিকাল গালাগালি করেছেন কিন্তু তাদেরকে আপনাদের আন্দোলনের ফসল বলার স্বীকৃতিও দিয়েছেন আবার একই সঙ্গে তাদের কারো কোনো বিচারও আপনারা করেন নাই সুতরাং দু থেকে শুরু করে আজকে দু এই যে দীর্ঘ চোদ্দ বছর আপনারা ক্ষমতায় আছেন এই পুরোটাই কিন্তু জনগণের ম্যান্ডেট ছাড়া জনগণের অনুমোদন ছাড়া জনগণের ভোট ছাড়া ক্ষমতা